নামবো আমি আজ বিশে এপ্রিল দুই সকাল সাতটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল ডাকার আকাশ চারোদিকে শুনশুন করে বাতাস চারদিকে অন্ধকার দেখা যায় না কিছু মনে হয় আবারও ফিরে আসলো রাত কিছুক্ষণ পরে হঠাৎ করে অজরে নেমে আসলো বৃষ্টি চারদিকে অন্ধকার সুমসুম বাতাস ঠান্ডা হাওয়া এত বৃষ্টি আর যেভাবে অন্ধকার হয়ে আসছিল আমি মনে করেছিলাম দুই সালে সবচেয়ে বেশি সেরা বৃষ্টি হলো আজকের দিনে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে পথচারীরা আশ্রয় নিয়েছেন রাস্তার পাশের দোকানে ফুটওভার ব্রিজে বিভিন্ন জায়গায় ভিডিওটি ধারণ করা হয়েছে এই কারণে যে ঢাকার সকাল অনেকে ঘুমিয়ে আছে কেউ বুঝতেও পারেনি যে বাইরের অবস্থাটা এরকম তাই তাদের কথা চিন্তা করে ভিডিওটি ধারণ করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নেবেন